এই হলো পরিস্থিতি কোরআন হাদিসের কথা বললে শুনতে চায় না ভালো লাগে না কিন্তু গল্প গুজব করলে আর উপন্যাসের কথা বললে মানুষ শুনতে চায় এরপরে যখন দেখলেন যে এই ওয়াজের ভিতরে আমি যে কিচ্ছা কাহিনীগুলো বলতেছি এই কিচ্ছা কাহিনীর সাথে যদি একটু মিউজিক গান দেওয়া আরো ভালো হবে প্রথম নজরে হারাস তিনি ওয়াজের ভিতরে এই গান গজলের সিস্টেম করলেন এক আন্দোলনের সিস্টেম করে তিনি কি করলেন মানুষদেরকে আহ্বান করলেন এবং মহাত্মকে কিছু দাসী সুন্দরী সুন্দরী দাসী তিনি ব্যবস্থা করলেন আর এই সুন্দরী দাসীদের মুখে তখন গান শুরু হয়ে গেল এই জন্য মমতাজ পাগলি উঠেও উঠেই বলে গান বাজনা হারাম কে কইছে পুরান কোন আয়াতে আছে বলে কি বলে না এই বাবু না বলে কি বলে না সেই মুসলিমরা এই শুরু করে দিল গান বাজনার আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিবাদ করে লোকমান সূরা 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা লাহুয়াল হাদিস লিউযিল্লান সাবিলিল্লাহ তারা এই সমস্ত অকথ্য কথাবার্তা ক্রয় করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য আর এই সমস্ত গান বাজনার শুরু করে দিল আর মানুষ তখন সেদিকে মোহাম্মদের কথা শোনা বাদ দিয়ে তাদের কথা শোনা শুরু করে দিল তারপরেও সবাইকে আর গান বাজনা ভালোবাসে সবাইকে আর উল্টা পাল্টা কাহিনী ভালোবাসে কিছু কিছু যুবক যখন মোহাম্মদের কাছে যেতে শুরু করলেন তখন এই সমস্ত সুন্দরী সুন্দরী নারী তাদের পিছনে লাগিয়ে দেওয়া হলো তোমরা মোহাম্মদের কাছে যেও না আমরা তোমাদের জন্য আছি তাই আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন তারা বলে যে আমরা কি একজন পাগল আরেকজন কবির কারণে আমাদের ইলাহা থেকে পরিত্যাগ করব তিন নম্বরে তাকে বলা হলো জাদুকর কি বলা হলো জাদুকর চার নম্বরে তাকে বলা বলা হলো মহা মিথ্যাবাদী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জিন এবং ইনসানের নবী যিনি জিন এবং ইনসানের নবী সারা পৃথিবীবাসীর নবী প্রত্যেকটি নবী এসেছে তাদের কমের জন্য গোত্রের জন্য সীমাবদ্ধ দেশের জন্য ব্যাস এতটুকু কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন রাহমাতুল্লিল আলামিন আলামিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান সাত জমিন বুঝিয়েছেন তিনি সব কিছুর নবী সমস্ত ফেরেশতার উপর তার শ্রেষ্ঠত্ব তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৎকালীন লোকজন বলতেছে মহা মিথ্যাবাদী তৎকালীন লোকজন শুধুমাত্র তার ঘরের আপন চাচা আবু লাহাব বলতেছে মিথ্যাবাদী মোহাম্মদ একজন জাদুকর নাউজুবিল্লাহ তিনি হচ্ছেন মহা মিথ্যাবাদী নাউজুবিল্লাহ যখন বাজারে মানুষদেরকে বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তিনি যখন জুল মাজার বাজারে মানুষদেরকে বলতেছে হে মানব সম্প্রদায় তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই ইলাহ নাই তাহলে তোমরা সফল কাম অর্জন করবেন পিছন থেকে তাকে ঢিলাচ্ছে ঢিলছে ঢিলাচ্ছে এই যে ছোট ছোট পাথর দিয়ে তাকে মারছে পায়ের গোড়ালিতে মারতে মারতে পায়ের গোড়ালিতে রক্ত ছিটকে ছিটকে পড়তেছে তবুও সবাইকে বলছেন ইয়া নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানব সম্প্রদায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তাহলে তোমরা অবশ্যই সফল কাম হবে তার চাচা বলতেছে মানুষ ইয়া ইউহান্নাস হে মানব সম্প্রদায় শুনে রাখো লা তাত্তাবিউনা তোমরা এর অনুসরণ করো না কারণ ইনি হচ্ছেন একজন মহা মহামিথ্যাবাদী আমার ভাইস্তে অমিথ্যা আমি যদি এখন মনে করেন মির্জাপুর বাজারে দাওয়াত দিতে যাই আর আমার চাষা যদি আমার পিছন থেকে থেকে বলে এই যে ছেলেটা আইসে আমার আমার এই যে হাতে আমার ভাইসতে না এটা মিথ্যা কথা বলে মিথ্যাবাদী প্রথমদের জাকায় মিথ্যা কথা কয় বেশিরভাগ মানুষ বিশ্বাস করবে কি করবে না কথা বলে বিশ্বাস করবে কি করবে না ঘরে চাষা বলতেছে মিথ্যাবাদী আমরা দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ রাস্তায় বের হতে গেলে কতটা ভয় কতটা সংকোচ আমাকে কে মারবে কে ঢিলাবে কে আমাকে গালিগালাজ করবে এই কারণে এই ভয়ে আমরা দাওয়াত দিতে ভয় পাই অথচ রসুল্লাহ সাল্লামের আপন চাচা তাকে পিছন থেকে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে করে তাকে আঘাত করছে আর রসুল্লাহ বলতেছেন বলো মুক্তি পাবে তার বিরুদ্ধে দেওয়া হলো তিনি হচ্ছেন পুরাকালের বর্ণনাকারী উপন্যাস বর্ণনাকারী গল্প বর্ণনাকারী পবিত্র কোরআন হচ্ছে একটা গল্পের বই নাউজুবিল্লাহ তারা কি বলছে কি বলছে এই যে কোরআন থেকে ইউসুফের ঘটনা কয় তারপরে আপনার বিভিন্ন আদমের ঘটনা কয় অতএব কোরআন একটা রূপকথার গল্প এই কথাটা কিছুদিন আগেও মানুষ বলেছে নাস্তিকরা যে কোরআন একটা রূপকথার গল্প কিন্তু বর্তমান বিজ্ঞান এসে প্রমাণ করে দিয়েছে কোরআন রূপকথার গল্প নয় বরং কোরআন হচ্ছে আয়াতুল্লাহ আয়াত বিজ্ঞান প্রমাণ করেছে কোরআন রূপকথার গল্প কেন কারণ এখানে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আছে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা কি সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হচ্ছে তিনি পিঁপড়ার সঙ্গে কথা বলছেন পিঁপড়ার সঙ্গে মানুষ কথা কয় এটা বিশ্বাস করা যায় নাকি পিঁপড়ার সঙ্গে মানুষ কথা বলে এটা বিশ্বাস করা যায় অতএব কোরআন হচ্ছে রূপকথার গল্প নাউজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا ربي ارجعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضه وأدخلني برحمتك في عبادك الصالحين আল্লাহ বলেন স্মরণ করে দেখো সেই সময়ের কথা যখন সায়দানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি অঞ্চল দিয়ে ভ্রমণ করতেছিলেন যাচ্ছিলেন তার সামনে জিন ইনসান এবং সমস্ত সৃষ্টি জীবকে এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে এক এক জায়গায় বিভক্ত করলেন অতঃপর তিনি যখন নাম একটি পিপিলিকার উপত্যকা দিয়ে প্রবেশ করলেন পিপিলিকার এলাকা দিয়ে প্রবেশ করলেন তখন এই পিপিলিকা বলছে ইয়া আইয়ুহান নাম হে পিপিলিকা পিপিলিকা সর্দার বলতেছে একজন নেতা নেতা বলতেছি হে পিপিলিকা হে পিপিলিকার দল উদখুলু তোমরা প্রবেশ করো তোমাদের ঘরের ভিতর আসছে সুলাইমান এবং তার সেনাবাহিনী লা বুঝতেও পারবে না আম সুতরাং তোমরা তোমাদের গর্তের ভিতর প্রবেশ করো তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে ক্ষমতা দিয়েছিলেন কোরআনের ভাষা বোঝার মতো এজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা পিপিলিকাকে হাতে নিয়ে বললেন আরে পিপিলিকা তুইও কথা কইছিস فتبسم ضاحكا من قولها সায়দানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাকে হাতে নিলেন এরপরে মুচকি হাসি দিলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহর গুণগান বর্ণনা করলেন আমার উদ্দেশ্য হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা বর্ণনা করার পরে এই কিছুদিন আগেও মানুষ বলেছে এই ঘটনা যেহেতু কোরআনে আছে কোরআন রূপকথার গল্প কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবীতে মানুষের সাথে সবচেয়ে বেশি যে প্রাণীর সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে পিপিলিকা সুবহানাল্লাহ পিপিলিকা এই পৃথিবীতে যত প্রাণী আছে যত প্রাণী আছে সবচেয়ে বেশি সাদৃশ্য মানুষের সাথে রয়েছে তা হচ্ছে পিপিলিকা এমনকি এই পিপিলিকার নেটওয়ার্ক সিস্টেম মানুষের চাইতেও অধিক কার্যকর সুলতান এই যে পিপিলিকার উপর দিয়ে দুইটা নেটওয়ার্ক আছে এন্টিনা আছে ওরা বিপদে পড়লে এন্টিনা খারাপ করে দিবে হাজার হাজার পিপিলিকা এসে হাজির হয়ে যাবে সুলতান আপনার মোবাইলে কল ঢুকবে তারপরে না কথা যাবে এরপর বলে হাই হ্যালো ভাই আমি বিপদে আছি কিন্তু তা না পিপিলিকা শুধু এটা খাড়া করবে নেটওয়ার্ক সঙ্গে সঙ্গে পেয়ে যাবে হাজার হাজার পিপিলিকা এসে উপস্থিত হয়ে যাবে হ্যাঁ ওদের ইউনিটি ওদের ডিসিপ্লিন মানুষের চাইতে হাজার গুণ উত্তম আমি যদি শুধু পিপিলিকা সম্পর্কে বৈজ্ঞানিক আলোচনা করি আমার তিন ঘন্টা সময় লাগবে শুধু পিপিলিকা সম্পর্কে যদি আমি বৈজ্ঞানিক আলোচনা করি তিন ঘন্টা সময় লাগবে যে পিপিলিকারা কিভাবে বসবাস করে তাদের ঘরের সিস্টেম ইঞ্জিনিয়ারিং দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন সুহান ওদের ঘরের ডিজাইন ওদের ঘরের ইঞ্জিনিয়ারিং ওদের খাদ্য গোদামের সিস্টেম ওদের যে খাদ্য গোদাম আছে গোদামটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে খাদ্য পচে না যায় একমাত্র পিপিলিকা এই পৃথিবীতে তারা কখনো অলস সময় পার করে না তাদের সব সময়ের জন্য খাদ্য মজুদ করে রাখে তারা কখনো অভাবে করে না এই পিপিলিকা তাদের খাদ্য মাঝে মধ্যে দেখবেন যে ওর গর্ত থেকে বাইর করে নিয়ে আসে শুকানোর জন্য কারণ আর্দ্রতায় অধিক আর্দ্রতায় হিউমিডিটিতে খাদ্য পচে যেতে পারে এজন্য মাঝে মধ্যে তারা করে তাদের মধ্যে চার শ্রেণীর লোক আছে এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে প্রহরী অর্থাৎ এক শ্রেণীর লোক হচ্ছে স্কাই শ্রমিক ওয়ার্কার যাদের কাজই হচ্ছে শুধু কাজ করে যাওয়া রাজার হুকুম রানীর হুকুম রাজার হুকুম পালন করা এরপরে যারা এখানে পাহারা দেয় তারা একটা রয়েছে এবং তাদের এই ইঞ্জিনিয়ারিং সিস্টেম তাদের এই ডিসিপ্লিন দেখলে সুহান মানুষের সাথে সবচেয়ে তো পিপিলিকা কথা বলবে না কি আর এটা কোরআনের সত্য কথা কথা বিজ্ঞান প্রমাণ করে সত্য প্রমাণ দিয়েছে বলেছে হ্যাঁ সুতরাং তারা সেই চোদ্দশো বছর আগে বলেছিল কোরআন হচ্ছে কিসের বই উপন্যাসের বই গল্পের বই আল্লাহ বলছেন সূরা আনফাল 8 নম্বর সূরা নম্বর আয়াতে ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন তারা বলে এটা গল্পের বই নাউযুবিল্লাহ ছয় নম্বর তারা বলে অন্যের সাহায্যে মিথ্যা রচনাকারী অন্যের সাহায্যে মিথ্যা রচনাকারী আপনাদেরকে গত পর্বে আমি বলেছিলাম আপনাকে আমি গত পর্বে বলেছিলাম যে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন চাচা আবু তহলিবের সঙ্গে সিরিয়ায় গেলেন ব্যবসা বাণিজ্য উপলক্ষে তখন তার বয়স তেরো থেকে চোদ্দ বছর ওই সময় তখন তিনি গেলেন তখন সেখানকার এক পাদ্রী বাহিরা নামক পাদ্রী দেখেই বললেন এটা তো নবী ছাড়া অন্য কেউ হতে পারে না কারণ নবী এই পৃথিবীর গাছ গাছালি কাউকে চেষ্টা করে না সুতরাং হে আবু তালিক তিনি আসলে কে আমার পরিচয়টা দেন তিনি বললেন যে আমার ভাতৃষ্পুত্র আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তারা বললো যে আমরা তাওরাতে তার সবকিছু পেয়েছি তিনি ভবিষ্যতে নবী হবেন অতএব তাকে এখান থেকে নিয়ে যান কারণ ইহুদিরা তার বিরুদ্ধে